স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বাংলাদেশ ভারত সাংস্কৃতিক মিলন মেলায় রাজশাহী সেজেছে অপরূপ সাজে রাজশাহী ও নাটোরে উৎসবমুখর পরিবেশে আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ বাংলাদেশ পুলিশের চাকরি নিতে ঘুষ বা দালালের পিছনে ছুটতে হয় না নোয়াখালীতে আইজিপি ডক্টর বেনজির আহমেদ রাজশাহীর গোদাগাড়িতে বিপুল পরিমাণ সোনাসহ এক কারবারিকে আটক করেছে বিজিবি শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহী আইনজীবী সমিতির নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আদালত পাড়ায় ভোট গ্রহণ চলে মাঝে দুপুর একটা থেকে দুটা পর্যন্ত মধ্যাহ্ন বিরতি ছিল নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ইব্রাহিম একরাম প্যানেল এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য মনোনীত আবুল কাসেম পারভেজ জাহিদি প্যানেলে প্রার্থীরা ভোটের লড়াইয়ে নেমেছেন এবছর আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেল থেকে সভাপতি পদে ইব্রাহিম হোসেন ও সাধারণ সম্পাদক পদে একরামুল হক অপরদিকে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে সভাপতি পদে আবুল কাশেম ও সাধারণ সম্পাদক পদে পারভেজ তৌফিক জাহেদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন ভোটাররা জানায় সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং সকলেই উৎসব মুখর পরিবেশে ভোট দিয়েছেন রাজশাহী অ্যাডভোকেটস বার অ্যাসোসিয়েশন নির্বাচনে ভোট দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের mayor advocate A H M Khairuzzaman Liton বৃহস্পতিবার দুপুরে বার ভবনে গিয়ে ভোট দেন মেয়র ভোট প্রদান শেষে রাজশাহী অ্যাডভোকেটস বার অ্যাসোসিয়েশন নির্বাচন ঘুরে দেখেন তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদস্যদের মাঝে টেকনিক্যাল বেল্ট বিতরণ করেছেন আরএমপি পুলিশ কমিশনার বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় আরএমপি পুলিশ লাইন্সে পুলিশ সদস্যদের মাঝে টেকনিক্যাল বেল্ট বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু কালাম সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদস্যদের মাঝে এসব বিতরণ করেন এ সময় পুলিশ কমিশনার তার বক্তব্যে বলেন প্রথমবারের মতো আরএমপি পুলিশ সদস্যরা টেকনিক্যাল বেল্ট পরে বাংলাদেশ ভারত মৈত্রী পঞ্চাশ বছর পূর্তিতে আগামী পঁচিশ থেকে আঠাশে ফেব্রুয়ারি রাজশাহীতে অনুষ্ঠিত বাংলাদেশ ভারত পঞ্চম সাংস্কৃতিক মিলন মেলার নিরাপত্তার দায়িত্ব পালন করবে তিনি আরও বলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে চারশোটি টেকনিক্যাল বেল্ট সরবরাহ করা হয়েছে পর্যায়ক্রমে সকল পুলিশ সদস্যদের টেকনিক্যাল বেল্ট দেওয়া হবে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সুজাইত ইসলাম অতিরিক্ত police commissioner Mohammad Majid Ali BPM উপপুলিশ কমিশনার মোহাম্মদ রশিদুল হাসান পিপিএম ও উপপুলিশ কমিশনার মোহাম্মদ সাজিদ হোসেন সহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ রাজশাহীর গোদাগাড়িতে বিপুল পরিমাণ সোনাসহ মুক্তার হোসেন নামের এক চোরা কারবারিকে আটক করেছে বিজিবি আটককৃত চোরা কারবারি চাঁপাইনবাবগঞ্জ জেলার রানীনগর বকচর গ্রামের মৃত সানাউল্লা ছেলে বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার ভগবন্তপুর খেয়াঘাট হাটপাড়া থেকে তাকে আটক করা হয় গোদাগাড়ি বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার আইনুদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন আটককৃত চোরাকারবাড়ি মুক্তার হোসেন দীর্ঘদিন হতে বড় বড় চোরাকারবারি স্বর্ণ ব্যবসায়ীদের বহনের কাজে জড়িত ছিল সে পার্শ্ববর্তী দেশ ভারতে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল তার কাছ থেকে সাতটি স্বর্ণের বারে সত্তর ভরি সোনা উদ্ধার করা হয়েছে এ বিষয়ে আইনগত দিক প্রক্রিয়াধীন বলে জানান বিজিবির এই কর্মকর্তা জনগণের জানমাল রক্ষায় নিজের দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সহিত পালন করে বাংলাদেশ পুলিশের সুনাম বৃদ্ধি করতে হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নোয়াখালী বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ পুলিশের মহাপুলিশ পরিদর্শক ডক্টর বেনজির আহমেদ এ সময় তিনি বলেন বাংলাদেশ পুলিশের চাকরি নিতে ঘুষ বা দালালের পিছনে ছুটতে হয় না বুধবার বিকেলে জেলা পুলিশ লাইনে এর আয়োজন করা হয় অনুষ্ঠানে নোয়াখালী এক আসনের সংসদ এইচ এম ইব্রাহিম নোয়াখালী ছয় আসনের সাংসদ আয়েসা ফেরদোস চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন সাবেক এমপি মোহাম্মদ আলী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খায়রুল আলম সেলিম পুলিশ সুপার শহীদুল ইসলাম সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা কর্মচারী সহ অনেকেই উপস্থিত ছিলেন এর আগে পুলিশ একাদশ বনাম সাংবাদিক একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে খেলায় পুলিশ সুপার বিভিন্ন থানার কর্মকর্তা পুলিশ সদস্য এবং জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের বৃন্দ অংশ নেন উৎসবমুখর পরিবেশে নাটোরে আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে শুরু হয়ে চলে একটানা বিকেল তিনটা পর্যন্ত নির্বাচনে এগারোটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের অ্যাডভোকেট আবু আহসান টগর অ্যাডভোকেট মালেক শেখ পরিষদ এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর অ্যাডভোকেট শরীফুল ইসলাম মুক্তা পরিষদ নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন অ্যাডভোকেট মুক্তার হোসেন সর্বমোট তিনশো জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার কথা গত বছর জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের রুহুল আমিন তালুকদার শরীফুল ইসলাম মুক্তা পরিষদ একটি পদ ছাড়া পূর্ণ প্যানেলে জয়ী হন সাড়ে পাঁচ কোটি